আপনাদের রেস্টুরেন্টে আসার আগে আপনাদের যে ফেসবুক পেজটা আছে ওটা দেখতেছিলাম তো ওখানে আমি দেখলাম যে আপনার এরকম একটা পোস্ট দিচ্ছেন কি হান্ড্রেড পার্সেন্ট হালাল খাসির মাংস দিয়ে আমাদের কাছেই তৈরি করা হয় তো আমাদের তো মুসলিম কান্ট্রি মানে আমার জানা মতো এরকম কোনো রেস্টুরেন্ট থাকার কথা না যারা হালাল মাংস সার্ভ সার্ভ করে না তো আপনারা আবার এরকম করে লিখতে গেছেন কেন যে একশো শতভাগ আপনারা হালাল মাংস দেন মানে আচ্ছা, হ্যাঁ, সবাই তো বলতেছে যে আমরা হালাল দিচ্ছি সবাই তো হালাল দেয় কেউ কি হালাল না দেয় এরকম আছে তার মানে কি আপনি জানেন যে এরকম কেউ আছে এরকম নাই তার মানে সবাই একশো ভাগই হালাল মাংস দিচ্ছে আপনি সবার কথা বলতে পারতেছেন না কিন্তু আপনি শিওর যে সবাই দেয় হ্যাঁ আমরা একটু আলাদাভাবে লিখছি আর যে আপনারা একশো ভাগ হালাল খাসে মাংস দেন মানে নিজেকে ভিন্ন করার জন্য এভাবে লিখছেন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো আর পিস দি আস্ত মুরগি রোজ আর সাথে মুরগি চারটা ডিমও পেরে দিচ্ছে রান্না করার সময় ভাইয়া বসার জায়গা হবে হ্যাঁ। হবে ওই পাশে হ্যালো ভিডিও দেখি thank you thank you so much thank you মনের মাধুরী মিশা কমাই দিচ্ছেন মনে যা আসতেছে এভাবে মানে মরিচ ভত্তা thank you so much for watching this video অন্য একদিন নতুন কোনো এক জায়গায় দেখা হবে টিল দেন টেক